আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দেখাবো আজকে কিভাবে একটি পারফেক্ট লোগো তৈরি করা যায় যেটা আপনি অবশ্যই ইউটিউব চ্যানেলের আইকন হিসেবে ব্যবহার করতে পারবেন তাহলে সে তার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আমি আপনাদের অবশ্যই প্লে স্টোরে নিয়ে যাব তার আগে বন্ধুরা একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আর কথা নয় এখন চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমার এখানে আপনারা দেখায় সার্চ বারে আপনি লিখবেন পিক্স লাভ পি আপনি লিখবেন P I X double L A P pix lab sorry P I X আমার প্রথমে চলে আসছে বন্ধুরা দেখেন এই এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে যেহেতু আপনার আমার ডাউনলোড করা আছে সেই হিসাবে আমি এখানে থাকছি না আমি বেরিয়ে যাচ্ছি সরাসরি আপনার অ্যাপে নিয়ে যাব আর বন্ধুরা এই যে এই অ্যাপটা এই অ্যাপ্লিকেশানটা আমরা ডাউনলোড করেছি এখানে আমাকে যেটা করতে হবে নিচে দেখেন এ অক্ষর আছে এ এই এ অক্ষর এখানে টাচ করতে হবে টাচ করলে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি আবার নিচে দেখবেন এডিট কলমের মতো যেখানে দাগ আছে ওখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে নিউ টেক্সট চাইবে নিউ টেক্সট আপনি লিখবেন যেহেতু আপনি লোগো তৈরি করবেন সেই লোগোর জন্য আপনাকে আপনার মতো করে নিতে হবে তো আমার লোগোর চিহ্নটা আমি নিয়ে নিলাম নেওয়ার পরে এই দিকে আসবেন এটা সাইজ এই সাইজে একটু বড় করে নিলাম আপনার খুশি মতো মনে রাখবেন লোগোর মাপ হচ্ছে আটশো বাই আটশো এটা করে নেবেন করে নিলে আমি এখানে দেখাচ্ছি এই যে ইমেজ সাইজ এখানে আপনি আটশো বাই আটশো করে নেবেন বাস ওকে এখন আপনি যেটা করবেন সেটা হলো টিক দেন কনফার্ম হয়ে গেল একটা কালার চুজ করেন তো আমি আপনাকে দেখাবো এই লাল কালারটা চুজ করলাম এরপরে টিক দিবেন দেওয়ার পরে আপনি এবার যাবেন ফন্ডে ফন্ড চুজ করবেন আমি ফন্ডটা চুজ করে নিলাম নেওয়ার পরে ওকে দিলাম বাস এরকম একটা ফন্ড আসলো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই কালারটাতে আসবেন এই কালারটা অন অন করে দেবেন অন করে দেওয়ার পরে আপনি যেদিকে যেটা যেদিকে আপনি নিতে চাইবেন সেই দিকে আপনার কালার অক্ষরটা ডিজাইন হবে হওয়ার পরে আপনি এটা বাড়িয়ে কমে দিতে পারবেন ডার্ক বা লাইট আপনি করতে পারবেন ডার্ক অথবা লাইট আপনার এটা ইচ্ছা সাধারণত লাইট কালার সাধারণত লোগোর জন্য বেটার যাতে লোগোটা যেন দূর থেকে যেহেতু স্ক্রিনে লোগোটা ছোটো দেখাবে সেই জন্য লোগোটা যেন আপনি দেখতে পারেন স্পষ্টভাবে ওকে এখন আমি টিক দিলাম এবং থ্রি ডিতে যাবো থ্রি ডিতে গেলে এরকম দেখাবে কিছু একটা করতে পারেন আপনি খুশি মতো যতটা অ্যাঙ্গেল দিতে চান তারপরে এটা ডার্ক দিতে পারেন এটা আবার লাইট দিতে পারেন তারপরে এরকম রোটেট অবশ্যই করার প্রয়োজন নয় রোটেট করে লাভ নেই এখন এটা ঘুরিয়ে ফিরিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারেন যতটা আপনি থ্রি করছেন ওকে আমি এই কালারটা ধরে রাখলাম এখন আমার আমাকে যেটা করতে হবে কিছু টেক্সট বাকি আছে আমি কিছু টেক্সট নেব টেক্সট নেওয়ার জন্য দেখেন টেক্সট নেওয়ার জন্য আমার প্লাসে প্লাসে টাচ দিলাম টাচ দেওয়ার পরে এডিটে আবার টাচ দেবো টাচ দেওয়ার পরে কিছু টেক্সট লিখবো আমার টেক্সট আমার চ্যানেলের যা লেখা আছে যে N E W new T E C S new tech B A M G L new tech Bangla C S E A double M E L channel new tech Bangla channel এখন নিউটেক বাংলা চ্যানেল এখন একটা স্লোগান আছে T H the T E T E C S tech D R E A M sorry M the trek dream আচ্ছা ওকে এখন বন্ধুরা যেটা করবেন সেটা হলো লেখাটার সাইজ একটু ছোট করতে হবে তার আগে আমি একটু ব্যালেন্স নিয়ে আসি এটা করে দেব ওকে এখন আমি ছোট করে এর মাঝখানে বসিয়ে দেব যেটা আমার মতো করে আমি বানাচ্ছি এটা আপনার মতো করে আপনি অবশ্যই বানিয়ে নেবেন নো প্রবলেম তো এখন যেটা করতে হবে প্রত্যেক কাজের সময় যেটা কনফার্ম করতে চাইবেন ডান দিকে টিক আছে টিক চিহ্ন না দিলে কিন্তু হবে না ওকে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই অক্ষরটার আমি যে লেখাটা লিখলাম তার ফন্টটা আপনাকে চুজ করবেন আপনার খুশি মতো চুজ করতে পারেন তো আমি ফন্টটা দিলাম ফন্টের এখন কালার দিতে পারি কালারটা আমি ব্লু রাখবো আমি ব্লু রেখে দিলাম ব্লুটাই রাখলাম রাখার পরে এখন আমি এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব তো ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে সাদা দেব ওকে আমার লোগো প্রায় শেষ হয়ে গেছে এখন আপনি যেটা করবেন সেটা হলো একটা ব্যাকগ্রাউন্ড ছবি প্রয়োজন আমি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেব আমি গ্যালারিতে দেওয়া আছে আমার ছবিগুলো আমি সেখান থেকে একটা ছবি নেব আমি গ্যালারি থেকে একটা ছবি নেব সেটা হলো আচ্ছা আমি এটা নিলাম নিয়ে ওকে আমি এখন এটাকে সেভ করে দেব আমি দুটো ফর্মেটে সেভ করে দেখাবো একটা হচ্ছে প্রজেক্টের জন্য প্রজেক্টে দেওয়ার সুবিধা কথাটা বলি যদি আপনি প্রজেক্টে সেভ করেন যদি আপনি প্রজেক্টে সেভ করেন তাহলে আপনি লোগোটা পরবর্তীতে এডিট করার সুযোগ সুযোগ থাকে আর নতুন করে তৈরি করতে হবে না যখন আপনি গ্যালারিতে সরাসরি সেভ করবেন এই যেরকম সেভ টু গ্যালারি তাহলে আবার নতুন করে তৈরি করতে হবে এটা দিয়ে আর এডিট করা সম্ভব না বন্ধুরা আমার লোগোটা তৈরি করা শেষ এখন আপনি ইচ্ছা করলে আপনার ইউটিউব চ্যানেলের জন্য লোগোটা ইউজ করতে পারবেন এবং ইচ্ছা করলে আমার মতো বানাতে পারবেন এবং আপনার খুশি মতো আপনার মতো করে বানিয়ে নেবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ওদের ভালো থাকবেন সবাই ধন্যবাদ